তাই তো যাব সরে আদর করতে বলবো না গো অভিমানের সুখে থেকো ভালো থেকো শান্তি পাবো মরে আমার মরা মুখটা দেখে সময় করে কালকে যখন বিয়ে করে আনবে বউ ঘরে কালকে যখন বিয়ে করে আনবে বউ ঘরে আমার মরা মুখটা দেখে সময় করে কালকে যখন বিয়ে করে আনবে বউ ঘরে কালকে যখন বিয়ে করে আমার মরা তুমি ছিলে আমার মরা মুখটা দেখেছি ও সময় করে আমার মরা মুখটা দেখেছি ও সময় করে আসবো আবার ফিরে আমার মরা মত্তা দেখেছি সময় পরে আমার মরা মত্তা দেখেছি সময় পরে কালকে যখন বিয়ে করে আনবে বউ ঘরে কালকে যখন বিয়ে করে আনবে বউ ঘরে আমার মরা মত্তা দেখেছি সময় পরে আমার মরা মত্তা দেখেছি সময় পরে